أعوذ بالله من الشيطان أيها الإنسان ما به بربك الكريم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر يوم القيامة كأنه رعي عيني فليقرأ إذا الشمس كورت وإذا السماء انفطرت وإذا السماء انشقت رواه الترمذي যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহান জেনার অশেষ মেহরবানি অফুরন্ত দয়া অশেষ ভালোবাসায় আজকে আমরা এক সপ্তাহ পরে আবার জুমুয়া মসজিদে উপস্থিত হতে পেরেছি না চাইতেই আমাদেরকে এমন দয়া করলেন ভালোবেসে রহমত করে গুনাহ মাফ করে নেবার সুযোগ করে দিলেন আমরা সে রবের শুক্রিয়া আদা করে বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক বিশ্বকুল শিরোমণি আখিরি জামানার পাইগাম্বর বিশ্ব নবীর প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহাল মুসলিমুন সম্মানিত দিনদার ভাইরা আমরা দীর্ঘদিন যাবৎ ধরে কবর থেকে শুরু করে আলোচনা করে আসতেছিলাম ইনশা আল্লাহ আল্লাহ এই গোলামকে কিছু কথা বলার তৌফিক দিয়েছিলেন কিছু কথা আপনাদের বলেছি আজকে কবরের পর সব চাইতে মারাত্মক ভয়াবহ একটি দিন আমাদের জন্য উপস্থিত হবে কবরের চাইতো কঠিন কবরের চাইতো কঠিন সেই দিনটি কায়ামতের দিন কোন দিন কেয়ামতের দিন এই দিন আমাদেরকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে এই কেয়ামত কেমনে হবে কেমনে হবে কিভাবে হবে কিভাবে হবে এই সম্পর্কে আজকে অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা কেমন খুব মারাত্মক ভয়াবহ একটা দিন যেই দিন আল্লাহ তাআলার নির্দেশে দুনিয়ার সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কি হয়ে যাবে থাকবে দুনিয়া থাকবে না ওই যে বিশাল আকাশ দেখছেন মাথার উপরে তার কোনো খুঁটি নাই এক প্রান্ত থেকে তাকালে দেখা যায় কিছুটা দূরে গেলেই মনে হয় তার একটা খুঁটি রয়েছে মনে হয় সাউনিটা ওখানে পাওয়া যাবে তার সীমানা যাবে পাওয়া যাবে পাওয়া যাবে যাবে না কত নিয়ামত দিয়ে আল্লাহ খুঁটিবিহীন এত সুন্দর একটা আসমান আমাদের জন্য রেখেছেন এই খুঁটিবিহীন কোনো জিনিস আপনারা দুনিয়ায় রাখতে পারবেন না কি কেউ পারবেন এমন কোন চারা কেউ রাখতে পারবেন খুঁটিবিহীন দুনিয়ায় কেউ রাখতে পারবেন কেউ রাখতে পারবেন না অথচ আল্লাহ তাআলা কেমন রব তিনি কেমন খলক যিনি সৃষ্টি করে রেখেছেন সুনিপুণ ভাবে এত সুন্দর একটা আসমান সেই দিন যখন কেমন শুরু হয়ে যাবে এ আসমান আসমান থাকবে না আসমান থাকবে থাকবে না আল্লাহ তাআলা সেটাই বলেছেন সূরাতুল ইনফিতরের ভিতরে ইযাস সামাউ ফাতারাত এই যে বিশাল আকাশ দেখছেন এই বিশাল আকাশ সেদিন বিদীর্ণ হয়ে যাবে থাকবে আকাশ আকাশ থাকবে না চূন্য বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে আকাশ এই আকাশ আর সেদিন আকাশ থাকবে না কি অবস্থা সেদিন হবে একবার কি কেউ ভেবে দেখেছেন নাকি ভেবেছেন চিন্তা করেছেন আপনার সামনে যদি অবস্থা হয় সেই দিন কামত সংগঠিত হয় কি অবস্থা আমাদের হবে সম্মানিত ভাইরা আমার সেই দিন শুধু আকাশ বিদীর্ণ হবে না আকাশের সাথে সাথে ওই যে ছোট্ট ছোট্ট নক্ষত্র রাজি জমিন থেকে দেখতে পান এ নক্ষত্র রাজিগুলো ছোট নয় এক একটা নক্ষত্র রাজি যদি এই জমিনে ছিটকে পড়ে জমিনটা শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন সেই দিন এই নক্ষত্র রাজিগুলো বিক্ষিপ্ত হয়ে জমিনের দিকে নিক্ষিপ্ত হতে থাকবে কি অবস্থা সেদিন হবে সেদিন হবে একবারও কি কেউ ভেবেছেন নাকি ভেবেছেন নাকি যে সূর্য দুনিয়ার চাইতে তেরো লক্ষ গুণ বড় কয়েক হাজার সূর্যকে খেয়ে ফেলতে পারে এক একটা নক্ষত্র সেই নক্ষত্র রাজি সেই দিন দুনিয়ার দিকে ছিটকে পড়তে থাকবে কি অবস্থা সেদিন হবে কি অবস্থা হবে সেদিন কামত এভাবে সংগঠিত হবে খুব মারাত্মক হবে সেই দিন এক একটা নক্ষত্র রাজি যখন জমিনের দিকে ছিটকে পড়তে থাকবে জমিন ধুলিসাত হয়ে যাবে এরপর আল্লাহ তালা বলছেন এই যে বিশাল সমুদ্র দেখছেন বিশাল এই সমুদ্র সেই দিন উত্তিত হয়ে যাবে সমুদ্রর পানি ফুলে উঠবে ফেপে উঠবে পানিগুলো শুকিয়ে যাবে সমুদ্রের তলা সমর্থের নিম্ন দেশগুলো ফেটে চৌচির হয়ে যাবে কি অবস্থা সেদিন হবে কেমন যখন সংগঠিত হবে এইভাবে আল্লাহ আসমান গুলো ফেটে চৌচির হয়ে যাবে নক্ষত্র রাজিগুলো জমিনের দিকে বিক্ষিপ্ত হবে নিক্ষিপ্ত হতে থাকবে বিশাল এই সমুদ্র সেদিন শুকিয়ে চৌচির হয়ে যাবে ফেটে যাবে খুব ভয়াবহ অবস্থা সেদিন হবে দুনিয়া এরপর আল্লাহ তাহলে বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত এই যে কবর কত যুগ পেরিয়ে গেল আদম সাল্লাম থেকে শুরু করে বিশ্ব নবী এসে চলে গেলেন পর্যন্ত যত মানুষ মরবে যত মানুষকে কবরে রাখা হবে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত সেই দিন কবরকে উত্থিত করা হবে কবর যা কিছু আছে সব বের করে দেবে কি অবস্থা হবে কি হবে কবর সব উগুলে দিবে বের করে দেবে علمت نفس ما قدمت وأخرت আল্লাহ তাআলা বলছেন মানুষ তোমরা যা কিছু করেছো গ্রিন পাঠিয়েছো যা কিছু করে দুনিয়ায় রেখে যাবা কায়ামতের দিন সব কিছু ওই দিন তোমরা জানতে পারবা সব সব যা করেছেন দুনিয়ার কোনো মানুষ দেখে নাই দুনিয়ার কোনো মানুষ জানে না কেউ জানে না চার দেয়ালের মাঝে টেবিলের নিচ দিয়ে ঘুষ খেয়ে একজনকে চাকরি দিয়েছেন একটা মানুষকে উঠতি পয়সা নিয়ে তার কাজটা করিয়ে দিয়েছেন দুনিয়ার কেউ দেখে নাই আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন সেই দিন সব কিছু তোমাকে দেখানো হবে সব দেখানো হবে কি অবস্থা হবে সেই দিন অবস্থা কিছু গোপন কিছু গোপন থাকবে না কিচ্ছু গোপন থাকবে না গোপন থাকবে না কিয়ামত যখন সংগঠিত হতে থাকবে এরপর আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মানুষকে কেন্দ্র করে এতক্ষণ যা কিছু ইঙ্গিত দিলেন আল্লাহ তাআলা এবার মানুষকে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও গোলাম ও মানুষ কি কারণ থাকতে পারে তোমার বড় কি কারণ কোন জিনিসটা তোমাকে তোমার রব থেকে দূরে সরে রাখলো কোন সে জিনিস কে বলতে পারবেন কেউ বলতে পারবেন নাকি কোন সে জিনিস কোন এমন জিনিস যে জিনিস আমাদেরকে আমাদের রব থেকে দূরে সরে রাখলো দূরে সরে রাখলো ভুলিয়ে রাখলো আমাদের রবকে রিজিক দাতাকে পালনকারীকে নিয়ামত দাতাকে কে সুস্থ রাখলেন কে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন দুনিয়ায় দিচ্ছেন আল্লাহ আল্লাহ প্রশ্ন করছেন গোলাম এত কিছু দেবার পরেও আলিমাত নাফসুম মা কদ্দামাত লিগদ ও গোলাম তুমি সব কিছুই সেদিন জানতে পারবা সব কিছুই জানতে পারবা এত কিছু জানা দেওয়ার পরেও কোন জিনিসটা তোমাকে আমার কাছ থেকে দূরে সরে রাখলো কোন জিনিস কোন জিনিস কেউ দেখতে চান না কে কেমন কেউ দেখতে চান এমন ভয়াবহ কেমন কেউ দেখতে চান কেউ দেখতে চান দেখতে চান দেখতে চান দেখাবো কেউ দেখতে চাইলে দেখাবো দেখবেন কে দেখবেন দেখতে চান না দেখতে চান না দেখবেন দেখবেন আল্লাহ তাআলা রাসূল বলছেন তিরমিজি শরীফের হাদিস কোন কিতাব তিরমিজি শরীফের হাদিস তিন হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তিনি ইরশাদ করেছেন মান সাররাহু আয়ানজুরা ইয়াউমাল কিয়ামা যদি কোনো গোলাম যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ তার স্বচক্ষে কামত দেখতে চায় স্বচক্ষে দেখতে চান দেখতে চান দেখতে চান না আল্লাহ রসুল বলছেন যদি কোনো গোলাম যদি কোনো মানুষ নিজের চোখে কামটাকে দেখতে চায় তা তবে সে যেন তেলাওয়াত করে আল্লাহ রসুল বললেন যদি কেউ নিজের চোখে কামতের দৃশ্য দেখতে চায় কামতটা দেখতে চায় রসুল বললেন সে যেন পাঠ করে সে যেন পাঠ করে সে যেন তিলাওয়াত করে প্রথম সুরা সুরাত তাকবীর সুরাত তাকবীর এরপর আমার রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন দ্বিতীয় সূরা হচ্ছে সূরাতুল ইনফিতর সূরাতুল ইনফিতর তিন নম্বর সুরার কথা আমার রসুল বললেন সে যেন তেলাওয়াত করে সুরাতুল ইনশিকক কিসরা সুরাতুল ইনশিকক তিনটি সোনার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন গোলাম যদি নিজের চোখে কামতটা দেখতে চায় তবে সে যেন এই তিনটি সুরাত তেলাওয়াত করে কয়টি দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন যারা আরবি পড়তে পারেন না কোরআনটা খুলে বাংলাটা পড়ে দেখেন দেখতে পাবে নিজের চোখকে কিভাবে কামত সংগঠিত হবে সংগঠিত হবে কি অবস্থা হবে সেই দিন আমাদের সম্মানিত ভাইরা মা এ আসমান থাকবে না থাকবে না নক্ষত্রগুলি ঘষে ঘষে পড়বে সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে বিশাল পাহাড়টা সেদিন তোলার মতো উঠতে থাকবে উঠতে থাকবে পাহাড় পাহাড় থাকবে না জমিন আজকে কোথাও উঁচু কোথাও নিচু কোথাও গভীর কোথাও বা সমতল ঠিক না কিন্তু সেই দিন এই জমিন জমিন থাকবে না পুরো জমিনটা একাকার হয়ে যাবে পুরো দুনিয়ায় কোথাও কিছু দেখা যাবে না কোনো বাড়িঘর কোনো নিশানা কোনো কিছুই সেই দিন কেউ দেখতে পাবে না সমতল হয়ে যাবে রসুল বলেছেন ঝলসে যাওয়া ঝলসে যাওয়া উত্তপ্ত করা রুটির মতো এই জমিনটাকে সেই দিন সমতল করে দেওয়া হবে সমস্ত মানুষকে ওই দিন এই জমিনের উপর উপস্থিত করা হবে এই যে বিশাল সমুদ্র দেখছেন কত প্রাণী সেখানে রয়েছে কত পানি রয়েছে আল্লাহ তাহারা বলছেন এই সমুদ্র সেই দিন শুকিয়ে যাবে হাকার পড়ে যাবে ফেটে যাবে কি অবস্থা হবে কি অবস্থা হবে কি অবস্থা হবে সেদিন কি অবস্থা হবে সেদিন কি অবস্থা হবে সেদিন ভাইরা সময় থাকতে আমরা আল্লাহ তাআলাকে বুঝতেছি না বড় মারাত্মক বড় মারাত্মক ভয়াবহ অবস্থা সেদিন আমাদের হবে যখন সংগঠিত হয়ে যাবে গর্ব ধারিণী তার গর্ভপাত করে দেবে সন্তানের প্রতি কোনো মায়া থাকবে না স্তন্য দানকারিনী মা তার সন্তানকে ফেলে রেখে দৌড়াতে থাকবে সন্তানের প্রতি কোনো মায়া থাকবে না কোনো স্নেহ থাকবে না মা ভুলে যাবে তার সন্তানকে কি অবস্থা হবে সেদিন কেউ কারো কাজে আসবে কারো কাজে আসবে কেউ কারো কোনো উপকারে আসতে পারবে না ভাইরা আমার চিন্তা করেন অথচ আজকে সেই সন্তানকে দুনিয়ায় মানুষ করবার জন্য নিজের আমলকে বিসর্জন দিয়ে দুনিয়ার পিছনে ছুটতেছেন ছুটতেছেন না ছুটতেছেন ছুটতেছেন না কার জন্য করছেন সন্তান সন্ততির জন্য করছেন স্বামী বিবির জন্য করছে সন্তান সন্ততিরা পিতামাতার জন্য করছে একজন আর একজনের জন্যই দুনিয়ায় সব কিছু করছে এগুলো করছে নিজের আমলকে রেখে এই যে করছে যা কিছু করছে সব কিছু শুধু দুনিয়ার জন্যই করছে নিজেকে যেমন জাহান নামের আগুন থেকে বাঁচাচ্ছে না তার হালাল বর্গ কেউ বাঁচাচ্ছে না অথচ আল্লাহ তাআলা বলেছেন কি বলেছেন আল্লাহ বলছেন দুনিয়া তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো প্রথম কথা কি নিজে বাঁচো এরপর তোমাদের আহলাল বর্গ তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও কোথেকে কোথেকে বাঁচাতে বলছে জাহান নামের আগুন থেকে একবার চিন্তা করে দেখেন গভীর রাত আপনার সন্তান ঘুমিয়ে পড়েছে আপনিও ঘুমাচ্ছেন রাত্রি তিনটার সময় আপনার সন্তানের ঘরে আগুন লেগেছে কি হয়েছে আপনার সন্তানের ঘরে আগুন লেগেছে এবার আপনি টের পেয়েছেন দেখছেন সন্তানের ঘরে দাও দাও করে আগুন জ্বলছে বলেন তো দেখি আপনার জীবন থাকতে আপনি চাইবেন নাকি আপনার সন্তানটা ঘরের মধ্যে আগুনে পুড়ে মরে যাক চাইবেন কে চাইবেন কেউ চাইবেন না অথচ একবার চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা বলছেন গোলাম ওই যে বিশাল দাও দাও করে জ্বলা জাহান্নামের আগুন ওই আগুন থেকে তুমিও বাঁচো তোমার পরিবারের সদস্যদেরকেও বাঁচাও বাঁচাও কই এইখানে কারো কার্য নাই আছে কার্যকলাপ আছে কারো এখানে কেউ বাঁচায় কেউ যার যা মতো যে যা করছে কেউ কথা বলার নাই কেউ কথা বলার আছে এই যে যুবক ভাইয়েরা আমার আজকে নিজের ইচ্ছা মতো যা কিছু করছেন মনে রাখবেন তাই আমাদের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে সেদিন লড়তে পারবেন না কয়টি প্রশ্নের জবাব পাঁচটি প্রশ্নের জবাব আজকে তো ঠিকই নিজের মতো নিজের জীবন চালাচ্ছেন যৌবনটাকে ব্যয় করে দিচ্ছেন অর্থ নিজের মতো নিজে উপার্জন করছেন নিজের মতো নিজে খরচ করছেন মন যা চাই তাই করছেন কিন্তু সেই কঠিন কায়ামতের দিন পাঁচটি প্রশ্নেও আপনাকে করা হবে এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আপনি নড়তে পারবেন না এক চলো না সম্মানিত যুবক ভাইয়ের আমার যারা আজকে নিজের মতো দুনিয়ায় যারা চলাফেরা করছেন ইচ্ছে মতো যা মন চায় তা করছেন ভালো করে মনে রাখেন ওই কঠিন ভয়াবহ দিনে পাঁচটি প্রশ্নের জবাব না দিলে আপনি এক চুল সেখান থেকে নড়তে পারবেন না পারবেই না কয়টি প্রশ্ন পাঁচটি প্রশ্ন ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস কোন কিতাব তিরমিজি শরীফের তিনি বর্ণনা করছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদামা ইয়াউমাল কিয়ামা আমাদের দিন কোন মানুষ এক চুল নড়তে পারবে না কতটুকু কতটুকু কতটুকু কায়ামতের দিন এক বিন্দু লাত্তা কায়ামতের দিন কেউ নড়তে পারবে না কেউ নড়তে পারবে না মিন হিন্দি রব্বি হাত্তা যতক্ষণ পর্যন্ত তার রবের পক্ষ হতে তাকে পাঁচটি প্রশ্ন না করা হবে কয়টি কয়টি পাঁচটি যতক্ষণ পর্যন্ত তার রব অর্থাৎ আল্লাহ তালার পক্ষ হতে পাঁচটি প্রশ্ন যতক্ষণ আপনি জবাব দিতে না পারবেন এতক্ষণ এক চুলো নড়তে পারবেন না এক চুলো উঠতে পারবেন না নম্বরে প্রশ্ন গোলাম তোমাকে করা হবে তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম একটা জীবন দিয়েছিলাম বলো তুমি এই জীবনটা দুনিয়ায় কোন কাজে খরচ করে শেষ করেছ কে বলতে পারবেন এক কথায় প্রশ্ন করলেন আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছিলাম এই জীবনটা তুমি কিভাবে শেষ করেছো দুই নম্বরের প্রশ্ন আল্লাহ সেদিন করবেন ও গোলাম তোমাকে যে জীবন দিয়েছিলাম এই জীবনের তিনটা ভাগ আমি তোমার ভিতরে রেখেছিলাম কয়টা এক নাম্বার মায়ের গর্ভ থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত ছিল বাল্যকাল কি কাল শিশু থেকে বাল্যকাল দুই নাম্বারের স্টেপ ছিল যৌবনকাল তিন নাম্বারের স্টেপ ছিল বৃদ্ধকাল তিনটি তাই না আল্লাহ বলেন গোলাম ছোটবেলায় শৈশব থেকে তুমি কারো না কারো সাহায্য মতো চলেছ এ জবাব দিতে হবে না দিও না আবার বৃদ্ধ হয়েছ কারো না কারো সাহায্যে তুমি চলেছ এই জবাবও আমি চাই না কিন্তু গোলাম মধ্যস্থলে যে জীবন আমি তোমাকে দিয়েছিলাম মধ্যম পন্থা যে যৌবন কাল আমি তোমাকে দিয়েছিলাম বলো গোলাম এই যৌবনটা তুমি দুনিয়ায় কোন কাজে ব্যয় করেছো কি বলবেন এখন যৌ কি বলবেন এখন যৌ এই যে যুবক ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা আপনারা একসাথে দিন কি জবাব দিবেন কি জবাব দিবেন ফেসবুকে চ্যাটিং করেছি চ্যাটিং করেছি মেসেঞ্জারে মেসেঞ্জারে অন্যের মেয়ের সাথে কথা বলে রাত কাটিয়েছি রাত কাটিয়েছি এগুলো জবাব দেবেন এগুলো জবাব দেবেন দেওয়া যাবে কারো সাহায্যের প্রয়োজন হয় নাই নিজেই নিজের মতো ইনকাম করেছ উপার্জন করেছ নিজেই নিজের মতো খরচ করেছ নিজেই নিজের মতো চলাফেরা করেছ তাই না এই যৌবনকালে কারো সাহায্য দরকার হয় হয় না আল্লাহ তালা বলবেন গোলাম দুই নম্বরে এই যৌবনকাল তোমাকে যে দিলাম কোন কাজে ব্যয় করেছো জবাব দাও কি জবাব দেবেন কি জবাব দেবেন কি জবাব দেবেন কি জবাব দেবেন জবাব দিতে পারবেন জবাব দিতে পারবেন এরপর তিন নম্বরের প্রশ্ন করা হবে বলছেন মিন ও গোলাম তোমাকে তিন প্রশ্ন করা হবে এই যে যৌবন কাল অর্থগুলো উপার্জন করতেছ তাই না টাকা রোজগার করতেছেন আল্লাহ প্রশ্ন করবে গোলাম মিন আইনা বাহু এতগুলো কোথ থেকে তুমি অর্জন করেছো কিভাবে অর্জন করেছো কে বলতে পারবেন কে বলতে পারবেন হ্যাঁ কেউ বলবেন কৃষি কাজ করে কেউ বলবেন চাকরি করে কেউ বলবেন সুদ খেয়ে বা ঘুষ কেউ বা ঘুষ বলবেন না সেদিন বলবেন না সেদিন কে বলবেন কে বলবেন কে বলবেন কে বলবেন বলতে পারবেন না বলতে পারবেন না জবাব দিতে পারবেন না আজকে দুনিয়ায় যেভাবে অর্থগুলো উপার্জন করছেন যেভাবে চলাফেরা করছেন এই জবাব সেদিন আপনি আমি দিতে পারবো পারবো নাকি এই প্রস্তুতি নিয়ে যেতে হবে চার নম্বরের প্রশ্ন আল্লাহ করবেন রসুল বলছেন তুমি যে অর্থ উপার্জন করলা যে সঞ্চয় পুঞ্জীবিত করলা যে সম্পদগুলো এই সম্পদগুলো তুমি উপার্জন করার পর ফিমা কোন কাজে ব্যয় করেছো কিভাবে খরচ করেছো কিভাবে নিঃশেষ করেছো এবার বলো কেউ বলবেন বিড়িকে কেউ বা সন্ধ্যা হলেই মোড়ের চায় স্টলে সিনেমা দেখেছি আর চা পান করেছি তাই না এভাবেই তো এভাবেই তো জবাব দেবেন এভাবে জবাব হবে ভালো করে চিন্তা করেন ভেবে দেখেন অর্থ কিভাবে উপার্জন করছেন কিভাবে খরচ করছেন সেই দিন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে তার কাছে জবাব না দিলে জবাব না দিলে পারবেন না এক কদম এক কদম নড়তে পারবেন না এরপর আল্লাহ রসুল সাল্লাম বলছেন চার নম্বরের প্রশ্নের পর পাঁচ নম্বরের প্রশ্ন হবে খুব কঠিন কি হবে খুব কঠিন আল্লাহ রসুল বলছেন ওয়া মা যা আমিলা আলিম বড় কঠিন মারাত্মক প্রশ্ন হবে সবার জন্য বিশেষ করে যারা দুনিয়াতে শুধু শুনে শোনে আমল করে না আল্লাহ রসুল বলছেন পাঁচ নম্বরের প্রশ্ন হবে তুমি যে জ্ঞান অর্জন করেছো দিনের সম্পর্কে তুমি যতটুকু জেনেছো তার কতটুকু তুমি মেনেছো কি জবাব দেবেন হয়তো আমার হয় যতটুকু জানি তার কতটুকু আমল করতে পারলাম এ জবাব যদি সেই দিন আমিও দিতে না পারি এক বসে দিন মরতে পারবো না পারবো না কি পারবো পারবো না এই জন্য আল্লাহ রসুল বলছেন এই পাঁচটি প্রশ্ন যখন করা হবে রবের পক্ষ থেকে যারা প্রশ্নের জবাব দিতে পারবে যারা উত্তর দিতে পারবে তারাই শুধু সেখান থেকে রেহাই পাবে আর যারা পাঁচটি প্রশ্নের জবাব দিতে পারবে না উত্তর দিতে পারবে না এক কদম তারা সেই দিন সেখান থেকে নড়তে পারবে নড়তে পারবে না কি পারবে বলেন না কেন পারবে না এক কদম নড়তে পারবে না এখন কথা হলো উত্তর মুখস্থ করে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ? মুখস্থ করে নিয়ে যাবেন না আজকে থেকে ডায়েরিতে লেখা শুরু করবেন লেখে উত্তরগুলো মুখস্থ রাখবেন মরার পর এটাকে মুখস্থ করে নিয়ে যাবেন আমল আখলাকে দরকার পড়বে না তাই না হবে না হবে না হবে না সম্মানিত ভাইয়েরা আমার যদি সেটাই না হয় সেটাই না হয় যদি এই উত্তরগুলো আমরা মুখস্থ করে নিয়ে গিয়ে সেদিন কাজে লাগাতে না পারি কি অবস্থা আপনার আমার হবে আসুন একটু বিবেক দিয়ে চিন্তা করুন একটু ভাবুন সে মারাত্মক ভয়াবহ কামতের দিন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার তফিক দান করেন বলে আমিন সম্মানিত বড় কঠিন ময়দান খুবই কঠিন খুবই কঠিন আল্লাহ তাআলা আমি এর বলেছি সেদিন আদমকে আল্লাহ তালা বলবেন নিরানব্বই জনকে তুমি জাহান্নামে নিয়ে যাও ওয়া ওয়াহিদুন ইলাল একজনকে তুমি জান্নাতের দিকে নিয়ে যাও বড় মারাত্মক সেই দিনটা সেই দিনটা ভাইরা আমার এখনো সময় আছে আসুন তৌবা করে ফিরে আসুন যারা নামাজ আদায় করেন না আজকে জুমুয়ার পর থেকে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন করবেন তো করবেন তো আমাকে ওয়াদা করতে হবে না আল্লাহ তালা সবই জানেন সবই জানেন সব জানেন তিনি আল্লাহ তালাকে সাক্ষী রেখে মনে মনে শপথ করেন আল্লাহ এই জুমুয়া নামাজ আদায় করে এখান থেকে বের হয়ে ওয়াদা করে যাচ্ছি আসর থেকে পাঁচ অক্ত সালাত আদায় করবই করবেন সাহ আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন দুনিয়াতে ভালো কাজ করেন উত্তর মুখস্থ করে নিয়ে যেতে হবে না এই পাঁচটি প্রশ্নের উত্তরে যা হবে এগুলো আমল করেন আপনাকে আমাকে কাউকে মুখস্থ করে নিয়ে যেতে হবে না অটোমেটিক সেদিন কামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করার সাথে সাথে আমরা সেদিন জবাব দিতে পারবো পারবো ইনশা আল্লাহ আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন